হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি Sariya sound welcome to my another video তো গাইজ আপনার একটি ফেসবুক আইডি আছে কিন্তু আইডিয়া একটি ভালো একটা কভার নেই তো আপনি যদি এটাকে আইডিটাকে একটু ইউনিকভাবে করতে চান তাহলে কিন্তু লোগোটা তো থাকা প্রয়োজনই কিন্তু আপনার কভারটা কিন্তু অবশ্যই প্রয়োজন তো আজকে দেখাবো যে কীভাবে একটা দুই মিনিটে মাত্র দুই মিনিটে আপনার ফেসবুকের যে কভারটা কীভাবে আপনি ডিজাইন করবেন তো বেশি প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক আর যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইকনটি অন করে দেননি অবশ্যই অন করে পাঁচটা বেলাইকনটি অন করে আমাদেরকে এই টেক্সটটিকে রিমুভ করে নিতে হবে তারপর এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে তারপর ইমেজ সাইজ দেন এই প্রিসেট থেকে আমাদেরকে ফেসবুক কভার সিলেক্ট করতে হবে আর আপনি যদি এই ডিজাইনগুলো এডিট করতে চান তাহলে আপনি ইউটিউব থামনেলের সাইজটা সিলেক্ট করতে পারেন তারপর এইখান থেকে আমাদেরকে চলে যেতে হবে ইম্পোর্টে তারপর আমাদের গ্যালারি থেকে পছন্দের একটি পিএনজি ট্যাম্পলেট সিলেক্ট করতে হবে তারপর এই দিকটাতে এসে রিলেটিভ সাইজ থেকে আমাদেরকে ফুল স্ক্রিনে এটি অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর আবারও এই প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে যেতে হবে তারপর আমাদেরকে গ্যালারি থেকে একটি পছন্দের ছবি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে প্রয়োজন মতো ক্রপ করে নিতে পারেন এরপর আমাদেরকে ট্রান্সপারেন্ট প্লেসটিতে আমাদের এই ছবিটিকে রিসার্চ করে নিতে হবে এরপর আমাদের এই লেয়ার প্যানেলে যেতে হবে এবং ফটো লেয়ারটিকে নিচে নিয়ে আসতে হবে তারপর আমাদেরকে অ্যামেনুতে ক্লিক করে প্লাস আইকনে গিয়ে আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে তারপর আমাদেরকে অ্যামেনু থেকে আমাদেরকে ফন্টটা চেঞ্জ করতে হবে যদিও এই অ্যাপে কিন্তু অনেকগুলো ডিফল্ট ফন্ট দেওয়া আছে তবে আপনি যদি আরও অ্যাডভান্স লেভেলের ফন্ট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফন্টগুলো ডাউনলোড করে নিতে হবে সিগনেচার ফন্ট লিখে গুগলে সার্চ করে অনেক ওয়েবসাইট থেকে এই ফন্টগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আর ডাউনলোড শেষে কিভাবে সেই কাস্টম ফন্টটি পিক্সেল অ্যাপে সেট আপ করবেন তা নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা আছে ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে আমি এখানে ডাউনলোড করা একটি সিগনেচার ফন্ট ব্যবহার করছি এছাড়াও আপনি চাইলে এখান থেকে প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা কালারে রাখতে পারেন এছাড়াও আপনি চাইলে এই ফাঁকা প্লেসটিতে কিছু টেক্সট অথবা স্লোগান অ্যাড করে নিতে পারেন এবং সবশেষ এই কভার ডিজাইনটিকে সেভ করার জন্য সিম্পলি এই সেভ আইকনে ক্লিক করব তারপর সেভ অ্যাজ ইমেজ এবং এখান থেকে আমরা আলট্রা চুজ করে save to gallery that's it